আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই শুরু করছি এই রমজান মাসের ফজিলত নিয়ে কিছু বিষয় ইফতারির দাওয়াত খেলে মেজবানের উদ্দেশ্যে এই দোয়া পড়বে অর্থ আল্লাহ করুন যেন রোজাদারগণ তোমাদের বাড়িতে রোজার ইফতার করে এবং নেক লোকেরা যেন তোমাদের খানা খায় এবং ফেরেস্তাগণ তোমাদের ওপর রহমতের দোয়া করে আসনুল কুবরা নাসাই ইবনু সুন্নি চারশো তেত্রিশ রোজার গুরুত্ব মাসাইল রমজানের প্রত্যেক দিনে ওই দিনে রোজার নিয়ত করা জরুরি একদিনের নিয়ত পুরো মাসের রোজার জন্য যথেষ্ট নয় দূরে মুক্তার খণ্ড দুই তিনশো উনআশি পেজ যদি কেউ রোজার নিয়ত ব্যতীত এমনিতে সারা দিন না খেয়ে থাকে তাহলে এটা রোজা বলে ধর্তব্য হবে না রদ্দুল মুহতার খণ্ড দুই তিনশো সাতসত্তর পেজ শুভ সাদিকের পর খানা পিনা জায়জ নেই আজান হোক বা না হোক লোক মুখে যে প্রচলিত রয়েছে সে যে শুভে সাদিকের পরে আজান পর্যন্ত খাওয়া যায় তা সম্পূর্ণ ভুল রদ্দুল মোহতার খণ্ড দুই রোজা অবস্থায় গোসল করলে রোজার কোনো ক্ষতি হয় না তবে কুলি করার সময় গড়গড়া করবে না এবং নাকে পানি দেওয়ার সময় নাকের মধ্যে জোরে পানি টানবে না দুর্রে মুক্তার খণ্ড দুই চারশো উনিশ পেজ রোজা অবস্থায় কাউকে রক্ত দিলে রোজার কোনো ক্ষতি হয় না যদি রক্তদাতার শরীর দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা না থাকে আব্দুল মোহতার খণ্ড দুই চারশো উনিশ পেজ আজকে এই অবধি আবার আসবো নতুন ভিডিও নিয়ে আল্লাহ